দর্শক প্রকৃতির রঙের আরও একটি পর্বে আপনাকে অভিনন্দন লেটুস পাতা আমাদের অতি পরিচিত একটি উদ্ভিদ লেটুস পাতা সাধারণত সালাদে খাওয়া হয় এই পাতায় রয়েছে নানা রকম ভিটামিন রয়েছে প্রচুর ক্যালোরিও এই পর্বে জেনে নিন লেটুস পাতার কয়েকটি গুণ সম্পর্কে ঔষধি গুণাগুণ লেটুস পাতা আঁশযুক্ত সবজি বলে এই খাবার দেহের জন্য উপকারী এটি হজমও হয় দ্রুত লেটুসে অতি অল্প পরিমাণে কোলেস্টেরল রয়েছে তাই এটি হৃদযন্ত্রের জন্য খুবই উপকারী সব ধরনের সবুজ পাতার সবজিতেই কিছু না কিছু আয়রন রয়েছে নারীদের ঋতু চলাকালে যে রক্ত বের হয়ে যায় সে সময় আয়রনের প্রয়োজন হয় গর্ভবতী অবস্থাতেও আয়রনের প্রয়োজন পড়ে তাই খাবারের সঙ্গে পছন্দমতো উপায়ে লেটুস পাতা খাওয়া যেতে পারে প্রোটিন দেহের পেশি গঠনে মূল ভূমিকা রাখে খুব অল্প পরিমাণ প্রোটিন থাকলেও প্রতিদিন সামান্য পরিমাণ প্রোটিন পেতেও লেটুস একটি উপায় হতে পারে তাই সালাদে শিমের বিচির সঙ্গে লেটুস ব্যবহার করলে প্রচুর প্রোটিন পাওয়া যাবে লেটুস পাতায় কিছু পরিমাণে ক্যালসিয়ামও থাকে নিয়মিত ক্যালসিয়াম পাওয়া যেতে পারে লেটুস পাতা থেকে হাড় ও দাঁতের গঠনে ক্যালসিয়ামের বিকল্প নেই অন্যান্য ক্যালসিয়ামপূর্ণ খাবারের সঙ্গে লেটুস মেশানো যেতে পারে লেটুস পাতায় কয়েক ধরনের ভিটামিন বি রয়েছে লেটুস পাতা থেকে যথেষ্ট পরিমাণে পটাশিয়াম পাওয়া যায় পটাশিয়াম রক্তের জন্য খুবই উপকারী রক্তে পটাশিয়ামের পরিমাণ অতিমাত্রায় কমে গেলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায় তাহলে দর্শক আমরা দেখতেই পেলাম আমাদের এই পরিচিত সবজিটিতে কত গুণাগুণ রয়েছে আপনি কি তাহলে আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় লেটুস পাতা রাখবেন আমাদের কমেন্টের মাধ্যমে জানান